দেখ না যেন বলা মালিক আসছে কি রে বাড়া ল্যাংড়া আমের মতো হাঁটছিস না যে ভালো হয়ে গেলি নাকি কেন রে বাড়া কানটাও আমার এ পাটাও আমার আর ওই পাটাও আমার মিডিলে টুনটুনিটাও আমার মালিক বলছে নাকি আজকাল তার কথা শুনছিস না কেন ও কাজের টাকা দেয় নাকি মারার টাকা দেয় ইয়ে মানে ও কাজের টাকা দেয় নাকি কথা শোনার টাকা দেয় এখানে থাকতে হলে থেকে কাজও করতে হবে আবার কথাও শুনতে হবে লেবার তার আবার কত গাঁড় পাকা ওইসব চলবে না ও এই ব্যাপার আমি কাজই করবো না মালিক আমার বাল ছিঁড়ে নিবে ওই তো বাড়া কাজ করিস জঙ্গলে গাছ কাটতে গিয়ে বগল বাজিয়ে গান করে বেড়াস তোকে কাল থেকে কাজে আসতে হবে না সব পুটলি পাটলা গুছিয়ে ভেঙে যাবি আমি তো বাড়া আজই চলে যাচ্ছি রাতে মালিক যা পা দে বন্ধে সবার টেকা যায় না মালিককে গিয়ে বল আমার ভাগের টাকাটা দিয়ে খানিক খড় কিনে গাড়ে গুঁজে নিতে যাতে অন্যেরা একটু শান্তিতে ঘুমোয় এই কিরে এই একদিন গাঁড় মারাবে না হলে অনেক নাম কামাবে সত্যিই তো চাই যদি কিছু উন্নতি করতে পারি কে রে মানা তুমি ঝাটের বল বস আমাকে তোমার সাথে নিয়ে চলো তুমি জীবনে অনেক নাম কামাবে আমি জানি হ্যাঁ বস আমি এক্ষুনি আসছি কি রে মা কোথায় গিয়েছিলি আরে বস ওখানে সবাই হাঁটতে এসে মুদি বিড়ি ফেলে দিয়ে যা আমি তো প্রতিদিন ভোরে এসে এখান থেকে সকালে পদি বেড়ে কুড়িয়ে এগিয়ে হাঁটতে গেলেও বিড়ি তাহলে ভাব বিড়ির কত ডিমান্ড তাহলে বিড়ি নিয়ে ব্যবসা করা যেতে পারে বুঝলি হ্যাঁ সত্যি তো কিন্তু বস বিড়ি পাতা তো বাঁকুড়া ছাড়া আর কোথাও পাওয়া যায় না তো পুষ্পা পুষ্পারাজ ব্যবসা করে গা ভেঙে দিব সালা তাহলে আমাকে তোমার সাথে কাজে লাগ এই দেখ তোর নামটাই জানা হয়নি তোর নাম কি বস ডগ কাটা এটা মানে, আবার কি নাম দেবা আসলে আমার ছোটবেলায় চেল লাগাতে গিয়ে ডগ কেটে গেছিল সেই থেকে সবাই আমাকে ডগ কাটা ডগ কাটা বলে ডাকতো তাই আমার নাম ডগ কাটাই রয়ে গেছে ও এই ব্যাপার পুষ্পা পুষ্পা রাজ বিড়ির ব্যবসা করে নতুন ব্লগ লাগিয়ে দিব সালা চ আমার সাথে চ ব্যবসা করবি এই পুষ্পা তোর চাল চলন আমার ঠিক লাগছে না কেন আমি কি গান নাকি নাকি চলি না শুনলাম তুই নাকি আমার পারমিশন ছাড়াই বিড়ি ব্যবসা করছিস যেদিন প্রমাণ পাবো গাঁড়ে বিড়ি গুজে দেবো এখন চললাম বস বস পুলিশ এসেছিল কেন কিছু কি হয়েছে আরে খৈনি খাই বলে কি গুটকা খোর ভেবেছিল নাকি গুটকা খোর নয় রে পানু খোর বস ওটা পানু খোর নয় ওটা খোর হবে এ মানে সেই হলো পুষ্পা ভেঙে সালা ওরে বাড়া এটা কি বিড়ি রে বাড়া এক দে পুরো পেট পরিষ্কার এ তো দেখছি হেভি বিড়ি সালা আমাদের বিড়ি পুরো প্যাকেট শেষ করে ফেললো বা হাগার হয় এটার নাম পদ্ম ফুটা বিড়ি পুষ্পা নামে কি একটা ছোকরা নতুন ব্যবসা করছে ওরে এ বিড়ির যা হোক করে ব্যবসা আটকাতে হবে না হলে আমরা তো বালের জলে ভেসে যাব আহা বালের জলে না ওটা বানের জলে হবে সে যাই হোক কিছু একটা ব্যবস্থা করতেই হবে বস বস আমাদের বিড়ি এত হচ্ছে যে বাকি সব বিড়ি কেউ কিনতেই চায় না নাকি বাগেদের বিড়িতে নাকি কি গন্ধ দোকানে দোকানে বিড়ি দিতে গেছিল তাকে কারা ধরে বিড়ি গাড়ে পাঠিয়ে দিয়েছে কি খবর তুমি এখনো চুপ থাকবে কিছু করবে না বেচারা নুনটুর পেছনে এত ব্যথা না পাচ্ছে হাঁটতে না পাচ্ছে বসতে অমন বসেছিলি বলে হাগা পায়ে গেছে ভেবেছিলি নাকি হাগা পায় A নাই রে, few মুখ moments কাটাচ্ছি। later. গা ভেঙে দিব সার